হাতির বয়স হয় না হ্যাঁ বেটকে বেটকে যা মাসলা কইল নতুন নতুন বাচ্চু নাটা এভাবে দোয়ানো চা দোয়ানো বিড়িটা টানিয়া গেল আরো কত উনবি কিতাবের নাম আরো কত আরো কত উনবি কিতাবের নাম হেতের এক কি লগে আমার তিন ঘন্টা রোয়ার শেষ এরকম বাচ্চুনারা বর্তমানে আমার মা ফেলে নাই রে নাই রে ওয়াজকে আয়ন করেছে তেল লেগে সারি গেছি না আরো ওয়াজের সমালোচনা কাইলে বেই না দোয়ানো আর ভাই আর এইভাবে করতো না হেতারা আর ওয়াজের কনক্লুশন টিকা হাসিয়া বাইনা ছাত্রাই মারব কি সুন্দর বিড়ির বিকাপ দিকে গো আরো কত উঠবি কিতাবের নাম আরো কত উঠবি কিতাবের নাম মাথা ঘুরে রে ওরে হুশের বাজে গেছে বলে দিলে আমি এটাই চাইছিলাম এটা যেন চাই যে শরীর রে শরীর ওদের সোজা সারে শরীর পারিবারিক অশান্তির কারণ বাইয়ে লেখছি বাউন্নটা কটা রে হ্যাঁ পারিবারিক অশান্তির দূর করানোর ভাই লেখছি ভাই একুশটা আর গ্লোবাল পরিবারের শান্তি ফর্জনা লিখছি ষোলোটা লই যাস তো বললে ভাইয়া খোদবা লিখছি ফাস্টুল খেতাব ফাস্টুল খেতাব লক্ষ্যে পৌঁছা ব্যতিক্রমী খোদবা এই বাংলার জমিনে পনেরোশো বছরে পনেরোশো বছরে এই সম্পাদনা নেয়নি কেউ হাতে তালিমুল মিশন বিদ্যু ইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা পঁচিশটা অনুশীলনী আয়াত একাডেমিগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে আমি লিখে দিয়েছি কোরআনের আলোকে সরব এত বড় আর নাই ছয়শো চল্লিশ পৃষ্ঠা শুধু আল এখানে আমরা পড়ছি তিরিশ চল্লিশ পৃষ্ঠা বা ফিকুল মুক্তি আমি এই জিনিসটা দেখি আমি কাঁদছি আর আল্লাহ কিতাবটা বুঝে আইজ কেউ আর করলো না আমি লিখছি প্রিয় সন্তানের জন্য নিয়ে যাই বিশ্ববিখ্যাত বার্তা হবে আপনার ছেলে দারুণ দারুণ বিষয়গুলো আমি লিখে দিছি বাংলা ইংরেজি মাস অনুসারে সাজাই দিছি খুদ্া এর দোনোটা মিলিয়ে একছে মসজিদে ময়মরুবির নামের উপরে দান করে দিবেন বা ক্লাস ফোর থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনার প্রিয় সন্তানের জন্য লাগবে একসময় আমারে পাইতেন না আমার হাত থেকে নেবেন আপনার সন্তানের জন্য একদম offset paper two colour leather binding পঁয়ত্রিশশো টাকা দিয়ে ছয় হাজারের উপরে আছে কিন্তু আমরা লেস দিয়েছি আর চুয়ান্নটা থেকে এ কয়েকটা আছে দুইজনে নিতে পারবেন পনেরোশো টাকা মজার কিতাব একসময় টাকা পাওয়া যাবে আর জিনিস পেতে মাঝেদেরকে পড়া এডিটে ঠিক করতে হলে এই গ্যারেজে আনতে হইবে গাড়ি নষ্ট হলে গ্যারেজে নাম লাগে না জোড়াতালি দিয়ে কত চালাইবেন চাকা গুলিয়ে নেবেন তালাক হয়ে যাবে বই অন্ত কথার লগে তালাক আহা কথার লোকে তালা মুসলমান সন্তানের আশি পার্সেন্ট আছে আরব সন্তান ঠিক বিলম্ব হজুর এটা কিতে কন হারা হারাহারি লাগি গ এলে তোরা দিয়ে লেলে কি হইব এটা দিয়ে না দিয়ে না রে এটা দিয়ে না দিয়ে না কত যা করছে শরীয়তের বাসা তালা এরপরে রাখছে ঠিক মোজামিয়া তুই না আরো কিছু দিয়ে লে পা তোর বাইরে আসে এসে খুশি কিন্তু কিতাবের বাসা তালা কিতাবের ভাষা কইসে তুকু কতিবে না ডরে কইছে এটা মাসলা তো শুধু এই মামলাটা খাড়াইলে আশি পার্সেন্ট মুসলমান তার আগে পারলাম কথা বুঝতি আসি নিজে টেনশনে মাবুদ রে ইয়া সাত্তারা লড়িউব বস্তু লড়িউব আনা দুই মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে যদি এই অবস্থা হয় রফিকুল্লার ষাট বছরের ভিডিওটা ভাইরাল হলে রফিকুল্লার আর বাঁচানে রে হায় হায় হায় আল্লাহ আমাদের গুলাকে তুমি সেভ করো অশান্তির কারণ হলো মতের রমে সয়েজের রমে রুচির রমে পরিবারে দায়িত্ব পালন না করা অভিভাবকের গা ছাড়া মানা সেই লক্ষ্য কমান্ড না মানা পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন স্বামী স্ত্রীতে কলহ স্বামী স্ত্রী তারা যুদ্ধ কেরানি ম্যাচ চলে প্রত্যেক দিন ঠিক কিনা একাধিক স্ত্রীতে কলহ আহা সদস্যদের কাঙ্ক্ষিত লক্ষ্যের মাপ পৌঁছা ভুল বুঝাবুঝি সন্তানদের মাঝে ফ্যাট ফিট নিয়ে জ্ঞান মারহাটের ভাই এ আগো মা দুই বাপ এক হ্যাঁ। তার মতো করি সব আমরা বাপের সন্তান ইজ্ঞা হতিরের হলো ইজ্ঞা বিএসটির হলা বিকজ কারে কবি কবিনি এটা একটা অশান্তির কারণ সম্পদের অসম বন্টন তুই ছোট হল আরে বেশি দিয়ে দিছ তোর বিবেকে কুত্তা মুচ্ছে তুই মাইয়া করে ঠকে গেছো কির ফিলিস্তিন আর ইসরায়েলের কথা তুই ফিলিস্তিনের দল করস তুই নিজেই যে তুই হল এখন আমরা শান্তপুরের বাড়ি ব্যাখ্যান দিয়ে দেখছ আর মাইয়া করে হাতের মধ্যে জমি দুই ডিসিবেল দিয়ে দিছি হ্যাঁ আবার হাসিও সামনের কাতারে তুললে খাড়া হাতে সাগে আল্লাহ তুই ডাকাত বেটা তুই মাইয়ার অধিকার নষ্ট করছ এরকম সিটি আব্বা বর্তমানে আমার মাহফিল নাই রে আর মাইয়ারে কর তো জামাইরে আয় তোর বিয়ে দিতে আয় স্বর্ণ অলঙ্কার দশ ভরি দিছি না তো হোলারে বিয়ে করতে দিছি তো হিটে কিটা মাইয়ের বেলারে তুই হিসেব করো তিনটিয়া থাকলে দুইটিয়া হলা একটিয়া মাইয়া আর তুটা হ্যাঁ। আর সিটিং কাজে করবি নি হ্যাঁ। এই ভাগ কে করে দিছে আল্লাহ ফরাইজের আইন মুসলমানদের ঘরে এখন নাই এমনি কেস কালেকশন আইয়ে উদার গজব এমনি গড়ানো করে সম্পদ আল্লাহ জানলে বা করছেন মারি দিবি বুড়োদের সেবা সমস্যা আত্মীয়দের গ্রুপিং আত্মীয়রা ওকে একদিকে গ্রুপিং করে ভাই কিন্তু হাত দিকে এই হলো পরিবারে কবি লাগে আরেকটা হলো রোগ ব্যবসা ষোলো নম্বর বাইরে সাইডে তাই বিদেশ ওকে হাঁটা আছে গরম বাইর টাকা করে আব্বারে ডাক্তারখানা পিছিতে গত মাসে তো পঞ্চাশ হাজার লেগছে বড় বা ছোট বাইরে ফল দেয় বাজ্যা বাইরে ইয়ে আব্বা আশিতে গেছে দিয়ে আট লাখ দিয়ে বিল আছে এত রোগ ব্যবসা করে গায় <laughs> ঠিক না যদি কই একবার সিল ফিক্সেশনটা আমার কাছে তো সাই বিল হাঁটা দি না না না বিশ্বাস করে ঠিক আছে আপনি বিদেশ করে আরে ডাক্তার খাবার না আপনি না আমি ভাই ঠিক দেন না পরিবারে তো কম আপনি ঠিক রে প্রত্যেকটা ট্রাফিক দুই মিনিট করে করতে তাহলে বুঝতি এটা দেখো রোগ ব্যবসা রোগ ব্যবসা এভাবে কিছু অলস বলা আছে ছাত্রে মা বাপ দাদা দাদির রোগ ব্যবসা করে গায়াতে হ্যাঁ? এত ব্যবসা করি দুই ব্যবসা আছে আইসে দিবে ব্যবসা করি করি এক কাক না ঠিক ঠিকই না আচ্ছা জোলা ব্যবসা ওই বড় জোলা করে অলস পার্টির দৌড়ের পিতা মাতার এক ফেসে মা বাবা পিতা মাতাও সিটিং বাজি করে এক মুটা নেই আর পিতা মাতা দেখবি জিজ্ঞের দিকে টানে গিয়ে ধরে বেজে গেছে আল্লাহ চায় এত গরিব তো মা বাপে জিজ্ঞে কিছু সচ্ছল আছে খালি এতে তুই কমাইয়া আনি মুই দেয় লাইল খালি মুই দেয় আল্লাহকে যতই দিবে কাম হয়তো এত গরিব বলাই তুই কোনো মাটি করিচ্ছে বুড়িকে আতুড়া হ্যাঁ বুড়িকে আতুড়া সেটি গেলে কোনো মাটি করবি নি তুই হলে সার্বজনীন তুই ব্যাগ দল আফসারির মতো মুনাফেকি দল কোলা সাইরগা আর মাইয়া সাইরগা আর হ্যাঁ তারা এক নেই ওই জিজ্ঞে একটু গরিব এত দিকে বেশি নেই আল্লাহ এতটা গরিবের আয়ু Yeah.